সাত ধরনের ব্যক্তি রয়েছে এমন যাদেরকে আল্লাহ তালা কবরে কোনো প্রশ্নই করবে না সুবাহ without any kind of question আল্লাহ বলবে তোর কবরের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের নীর বানিয়ে দিলাম সুবাহ আল্লাহ পড়ার কত ধরনের ব্যক্তি পাঁচ অথবা সাত ধরনের ব্যক্তি এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মারা যায় তার কবরে অটোমেটিক সব তো অ্যাড হবেই হবে এবং আল্লাহ তার কবরের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন সুবানাল্লাহ পড়ার তার কবরে কোনো প্রশ্নই হবে না এক নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে কোন রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তার কবরে কোনো প্রশ্নই হবে না তবে মনে রাখতে হবে শহীদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে কয়টা কোয়ালিটি কিছু শহীদ আছে এমন যারা শহীদ হয়েছে এই জন্য যে মানুষ তাকে শহীদ বলবে এই ধরনের ব্যক্তির কবরের আজাব মাফ হবে না হ্যাঁ কোন শহীদের কবরের আজাব মাফ হবে যেই শহীদ শুধুমাত্র আল্লাহর জন্য শহীদ হয়েছে তার কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন হবে না কোন সুভান আল্লাহ আল্লাহর কাছে দুইটা ফোটা রক্ত দুই ফোঁটা জিনিসের দাম সবচাইতে বেশি এক নাম্বার শহীদের যে রক্তের ফোঁটা এইটা আর একটা হচ্ছে গুনাহাগার বান্দার চোখের অশ্রুর ফোঁটা সুবানাল্লাহ পড়ায় তাহলে দুই নাম্বার ব্যক্তি যার কবরে কোনো প্রশ্ন হবে না সে হচ্ছে শহীদ ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিন ইশারের সালাতের পরে সুরা মূল তেলাওয়াত করে সুরাটার নাম কি সুরতুল মূল যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরের সমস্ত আজাব আল্লাহ মাফ করে দিবে সুবানাল্লাহ পড়া আর প্রত্যেক দিন যে ব্যক্তি সুরা মূল করে ঘুমায় তার কবরে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই আল্লাহ তার কবরকে জান্নাতের ঘর বানিয়ে দিবে কম সুবাহ আল্লাহ এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার জুমার দিন মৃত্যুবরণকারী অথবা জুমার রাতে যে মৃত্যুবরণ করে তার কবরে কোনো প্রশ্ন হবে না জুমার রাত বলতে কোন রাত বলেন দেখি শুক্রবারের রাত না বৃহস্পতিবারের রাত হ্যাঁ এই তো মাশাল্লাহ শুক্রবারের দিন মনে করেন আজকে গতকালকে যে বৃহস্পতিবারের রাত ছিল এটাকে বলা হয় জুমা রাত আর বিপরীত ভাষায় তাহলে জুমার রাতে অথবা জুমার দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার কবরে কোনো প্রশ্ন হবে না কোন সুভান আল্লাহ পাঁচ নম্বর ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্ন হবে না যে ব্যক্তি পেটের ব্যথায় ব্যথা সহ্য করতে না পেরে মারা গেছে তার কবরে কোনো প্রশ্ন হবে না এই ক্ষেত্রে নারীরা খুবই সৌভাগ্য খুবই সৌভাগ্যবান তারা তারা খুবই ক্ষেত্রে অনেক তারা অনেক নারী আছে দেখবেন যে যখন বাচ্চা পেটে আসে পেটে আসার পরে পেইন এত বেশি বেড়ে যায় যে যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক নারী জায়গাতেই মারা যায় রসুলে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পেটের যন্ত্রণায় মারা যায় আল্লাহ তার কবরে কোনো প্রশ্ন ছাড়াই তাকে মাফ করে দিবে কোন সুবান আল্লাহ এবার আসেন লাস্ট দুই প্রকার এটি আমি অন্য অন্য হাদিস থেকে সংগ্রহ করেছি সেটি হচ্ছে নাবালেক যিনি শিশু নাবালেক যে বাচ্চা নাবালেক বাচ্চা যদি মারা যায় বেবি শিশু তার কবরে কোনো প্রশ্ন হবে না সুবাহ পড়লেন না এই যে বাচ্চাগুলো বসেছিলেন নাবালেক এরা মরলে কবরে কোনো প্রশ্ন নাই আপনি আমি মরলে প্রশ্ন হতে পারে কারণ আমরা অনেক বড় গুণাহাগার আমরা এই পাঁচ কাতারে সামিল নাই থাকতে পারি স্বাভাবিক ব্যাপার এইটা আমাদের কবরে প্রশ্ন হবে কিন্তু বাচ্চা যারা আছে শিশু এদের কবরে কোনো প্রশ্ন হবে সাত নাম্বার প্রকার হচ্ছে সে ব্যক্তি যারা পাগল এবং নির্বোধ অর্থাৎ যাদের সেন্স নাই ভালো মন্দ যারা বুঝে না তাদের কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন হবে কারণ তারা তো ভালো মন্দ বোঝেই না কোনটা জায়েজ কোনটা হালাল কোনটা হারাম সে তো জানেই না এজন সাত নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মেন্টালি সিক যে ব্যক্তি মানসিকভাবে বেকারগ্রস্ত যার মাথায় কোনো হুশ বুদ্ধি নাই তার কবরে কোনো প্রকার কোনো প্রশ্ন করা হবে আল্লাহ যেন আমাদের সবাইকে এমন কিছু কোয়ালিফিকেশন অর্জন করার তৌফিক দান করে যেই গুণের মাধ্যমে আল্লাহ আমাদের সকলের কবরের কাতাকে মাফ করে দিয়ে প্রত্যেকের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় সকলে প্রণামী